প্রায় দশ হাজার কোটি টাকা ব্যয় হয় কাজেই এই দশ হাজার কোটি টাকা যাতে আমাদের দেশের বাইরে না চলে যায় কাজেই এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার যে আমাদের দশ হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে এই যে আমরা পুষ্টি পাচ্ছি না বা খাচ্ছি না এর ফলে আমাদের দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রয় করবেন এবং আমরা এবার সতেরোটি প্রতিষ্ঠানকে বিভিন্ন বিভিন্ন প্রজাতি পূরণ করতে পারি আর আমাদের আরেকটি পরিসংখ্যানের কথা বলবো সেটি হচ্ছে যে আমাদের দুই লক্ষ কিন্তু আজ আমরা এইগুলো হারাচ্ছি কেন এগুলোকে আমাদেরকে টাটকা ফল বাজারে বিক্রি হচ্ছে এই টাটকা ফলগুলো কি বারো মাসে হয় আমার বাগানে আছে মালটা আছে আবার পেয়ারা এই যে স্কুল হাট বাজার দোকানপাট ইত্যাদির মাধ্যমে মৎস্য সপ্তাহ বিবেচনা করে সদস্য জনগণ সিভিল সার্ভিস মহোদয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকের অনুষ্ঠানের উপস্থিতি উপস্থিত